ফ্রি ফায়ার খেলায় কেউ পিছিয়ে থাকবে না অনেক ইউটিউবাররা ভালো ভালো গেম প্লে করে অনেক টপ আপ মারছে আর শুধু সাধারণ প্লেয়াররাই ভালো গেম প্লে করতে পারে না আফসোস আমি প্রত্যেককে বলছি সবাই ভালো গেম প্লে করতে পারবে সবাই ভালো ওয়ান ট্যাপ মারতে পারবে আমি ফোন কেনার জন্য সবাইকে কুড়ি হাজার টাকা করে দেবো আমি मजा आएगा না ভিড় নিশ্চিন্তে ঘুমার মায়ের কোলে এটা আমাদের পলিসি ডিসিশন আমরা বিশ হাজার টাকা করে সবাইকে দিয়ে দেব যে যার মতো ভালো ফোন কিনে নেবে ভালো করে ওয়ান ট্যাপ মারা শিখে নেবে ইউটিউবারদের কাছে ভালো পিসি ফোন সবই আছে তাই ওরা ভালো গেম প্লে করতে পারে সাধারণ কোনো প্লেয়ার ভালো প্লে থেকে পিছিয়ে থাকবে না খুশি খুশি খুশি